সাতটা ছয় আপনি আধা ঘন্টা বক্তৃতা দিবেন বাকি আধা ঘন্টা প্রশ্ন উত্তর বাস এক ঘন্টা আচ্ছা জামাত কখনো ঘোষণা করেছো বলে দাও তাহলে আটটা পনেরো বা আটটার দিকে কখন জামাত করবো আটটা তিরিশে হ্যাঁ। বিশেষ ঘোষণা আজকের আলোচনার জন্য মসজিদের জামাত একটু পেছানো হয়েছে আজান আটটা পনেরো মিনিট আর জামাত হবে আটটা তিরিশ মিনিট আমরা ইনশাআল্লাহ আলোচনা শেষ করেই আজানের মাধ্যমেই আটটা তিরিশে এই মসজিদের আজকের জন্যই জামাতকে পেছানো হয়েছে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন ওয়াসলাত ওয়াসালামু আলা রসুলহিল আমিন وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونكفه ونفسه بسم الله الرحمن الرحيم أم لهم شركاء شرعوا لهم من الدين ما لم يدم به الله وقال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس من شيء يقربكم على الجنة وبعيدكم من النار إلا قد أمرتكم به رواه شار السنة للبغابي إسناد الصحيح সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবাহতালার জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন শুধু সৃষ্টি করেননি এই পৃথিবীতে সহস্র কোটি মাকলুকা সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি সর্বশ্রেষ্ঠ মাকলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লু আলী ওসাল্লামের উম্মুত সে প্রেরণ করেছেন সেই মহান সত্তা আল্লাহ সুবানওয়াতালার সংক্ষিপ্ত শুক্রায় সুজুদ আদায় করি তার নিজেরই শেখানো ভাষা দিয়ে ফলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ যাই হোক খুব লম্বা সময়ের আলোচনা নয় এটা আর এটা জুমার খুদবাও নয় বা এটা স্টেজের আলোচনাও নয় গুটি কয়েক শুধুমাত্র গ্রামবাসী মসজিদের মুসল্লিদেরকে নিয়ে কিছু আমরা আলোচনা করব এবং এই আলোচনাগুলো সাধারণত আমার যতটা মনে হয় যে লক্ষাধিক টাকা খরচ করার পরে একটা আয়োজন করে জলসাতে যতটা না বেশি উপকৃত মানুষ হয় তার চাইতে মসজিদ কেন্দ্রিক আলোচনাতে অধিক সর্বাধিক যদি আপনি বলতে চান তার চাইতেও অবশ্যই বেশি উপকার হয় কেন বলেন তো মসজিদ এটা আল্লাহর ঘর একটা বরকত আছে আপনি যতই একটা ফিল্ডে লক্ষাধিক টাকা খরচ করে অনুষ্ঠান করেন না কেন মানুষ সেই দিনটাকে একটা উৎসব মনে করে আর মানুষ যখন উৎসব মনে করে সেটা আনন্দের দিন আনন্দের দিনে ধর্মের কথা চলে না দেন প্রত্যেকটা জায়গায় গোটা পশ্চিমবাংলা বলেন বিহার বলেন ঝাড়খণ্ড বলেন আসাম বলেন বাংলাদেশ বলেন প্রত্যেকটা জায়গায় দেখবেন আজকে এই আলোচনা সভাগুলোকে একটা মনোরঞ্জনের মাধ্যম বানিয়েছে চার পাঁচটা গ্রাম একত্রিত হয়ে আলোচনা করছে বড় বড় বক্তা নিয়ে এসছে কোন বক্তা ভালো আলোচনা করতে পারে কার বেশি ভক্ত আছে কার কথা শুনতে ভালো লাগে কে কেমন গজল করে অনেক নানা রকমের পরিকল্পনা প্রস্তুতি নিয়ে কিন্তু একটা আলোচনা করে আলোচনা মূল উদ্দেশ্য সেটা ভেস্তিয়ে যায় এটা আমরা দেখছি এখন বাস্তব অভিজ্ঞতার কথা বলছি তাই মনে রাখবেন এই মসজিদ কেন্দ্রিক আলোচনাগুলো অনেক বেশি মানুষের অন্তরে আঘাত আনে এবং মানুষ এখান থেকে বেশি শিখতে পারে জানতে পারে বুঝতে পারে এবং যারা এই মসজিদ কেন্দ্রিক আলোচনা শুনতে আসে এরা শোনার জন্যই আসে জিলেপি পেঁয়াজি খাওয়ার জন্য আসে না বা মাংস ভাত বিরানি দিচ্ছে এর জন্য আসে না এটা দিন শেখার আগ্রহ আছে তাই তারা এসেছে আমরা এতটাই বিশ্বাস করি যাই হোক গোটা বিশ্ব জগতে আজকে মুসলিম উম্মা দেখবেন বিশেষ করে নির্যাতিত নিষ্পেষিত লাঞ্ছিত বঞ্চিত পদদলিত গোটা বিশ্বব্যাপী আজকে মুসলিম জাতির উপরে একটা অন্যায় অবিচারকভাবে আজকে মুসলিম জাতিকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে বা হচ্ছে কি হচ্ছে না কথা বলেন হচ্ছে দেখেন প্রত্যেক মাসে মাসে দেখবেন ইসলামকে অ্যাটাক করে অথবা কোরআনকে অ্যাটাক করে অথবা হাদিসকে অ্যাটাক করে অথবা সার্বিকভাবে ইসলামী বিভিন্ন ল আইন ব্যবস্থাকে নিয়ে একটার পর একটা আঘাত আসছে কি আসছে না ভারতবর্ষের প্রেক্ষাপট বলেন আর আন্তর্জাতিক প্রেক্ষাপট দেখেন কিছুদিন আগে দেখলেন যে ফ্রান্সে একটা ঘটনা ঘটে গেল বিশ্বনবী মোহাম্মদ সাল্লা সাল্লামের একটা ব্যঙ্গচিত্র নিয়ে গোটা বিশ্বজগতে আলোড়ন সৃষ্টি করে দিল ভাই কোনোদিন দেখেছেন যে ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মের ধর্মীয় অনুভূতিতে আঘাত মানুষ দিয়েছে কোনোদিন দেখেছেন যে কোনো একটা গীতাকে কোন একটা অমুসলিম হোক নাস্তিক হোক বা মুসলিম হোক হিন্দু ভাইদের ধর্মগ্রন্থ গীতাকে কোন একজন মুসলিম বা খ্রিশ্চান অথবা নাস্তিক তারা পা দিয়ে দলাচ্ছে অথবা আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে এমন কোনো সিন দেখেছেন দেখেন নাই কোনোদিন দেখেছেন যে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল এই বাইবেলটিকে কোনোদিন কোনো মুসলিম হোক বা অমুসলিম নাস্তিক হোক তারা কখনো খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় পা দিয়ে কখনো পিষে ফেলে জিনা গোটা বিশ্ব জগতে প্রায় সাড়ে চার হাজার ধর্ম আছে কতগুলো সাড়ে চার হাজার ধর্ম আছে বা বলুন তো প্রত্যেকটা ধর্মের একটা ধর্মীয় অনুভূতি আছে কিন্তু গোটা বিশ্ব জগৎ একত্রিত হয়ে আজকে ইসলামকে আঘাত করছে কি করছে না কখনো দেখেছেন যে শ্রী রামচন্দ্র অথবা শ্রীকৃষ্ণ তার ব্যঙ্গচিত্র অঙ্কন করে হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছে এমন কোনো ঘটনা দেখেছেন দেখেন নাই বৌদ্ধদের ধর্মীয় নেতার নাম হচ্ছে গৌতম বুদ্ধ তাকে কখনো ব্যঙ্গচিত্র করা হয় জি না খ্রিশ্চানদের যে লিডার আছে জিজাস ক্রাইস্ট তথা যিশা যিশু খ্রিস্ট তার কখনো ছবিকে ব্যঙ্গচিত্র করে মানুষের সামনে প্রদর্শন করা হয় জি না কিন্তু দেখবেন প্রত্যেকটা জায়গাতে ইসলামকে মানুষ চতুর্মুখীভাবে তারা পরিকল্পিতভাবে আজকে আক্রমণ অ্যাটাক করছে কি করছে না করছে তাই মনে রাখবেন এখানে হীনমন্যতায় বা হতাশায় ভুগলে হবে না কারণ যে গাছে ফল আছে সেই গাছে দুষ্ট ছেলেরা ঢিল মারবেই মারবে ভাই কোন গাছে ঢিল মারে মানুষ দুষ্ট ছেলেরা কোন গাছে ঢিল মারে যে গাছে ফল আছে সেই গাছেই ঢিল মারে গোটা বিশ্ব জগতের যত মানুষ আছে যারা পশ্চিমা কালচারকে যারা ফলো করছে তারা নিশ্চিত এটা জানে যে পৃথিবীতে কোনো ধর্ম যদি আন্তর্জাতিকভাবে লড়ার ক্ষমতা রাখে সে ধর্মটার নাম হচ্ছে ইসলাম ইসলামে একটা আইন ব্যবস্থা আছে ইসলাম দিয়ে একটা দেশ একটা রাষ্ট্র পরিচালনা করা সম্ভব কিন্তু হিন্দুইজম বা ক্রিশ্চিয়ানিটি বা বৌদ্ধইজম বা জৈনিজম বা জিউস তথা ইহুদিদের এই সব ধর্ম দিয়ে কখনো দেশ পরিচালনা করা সম্ভব নয় কেন বেশিরভাগ ধর্ম দেখবেন তারা মানুষকে আধ্যাত্মিকতা শেখায় ঈশ্বরের কাছাকাছি কিভাবে যাওয়া যাবে বিভিন্ন রকমের জিকির আজকা তাদের ভাষা পরিভাষা অনুযায়ী জপ তপ আরাধনা শেখায় কিন্তু ইসলাম মূলত তিনটে জিনিসকে নিয়ে কথা বলে এক ধর্ম জীবন ব্যবস্থা এবং আধ্যাত্মিকতা এবং রাষ্ট্রীয় আইন কথা বুঝতে পারছেন আপনি যদি একটা হিন্দু দাদাকে যদি বলেন যে আমার বাড়িতে চোর চুরি করে নিয়ে চলে গেছে বলুন তো চোরের বিধান কি হবে কোনো আইন নাই কোনো ল নেই যদি খ্রিস্টানদেরকে বলেন যে আমার সন্তান মারা আমার বাবা মারা গেছে আমরা চার ভাই তিন বোন এখন বলুন তো জমিটা কিভাবে বন্টন করতে হবে তাদের কাছে কোনো ল কোনো আইন নেই তারা বলতে পারবে না কিন্তু বলুন তো কোরআন দিয়ে সমাধান দেওয়া সম্ভব কি সম্ভব নয় সম্ভব তো গোটা বিশ্ব জগতে এখন চলছে বিশ্বে কোন আইনটা কোন দেশের আইনটা মানুষকে শান্তি দিতে পারে এটার লড়াই তাই আন্তর্জাতিক বিশ্ব দেখছে যে ইসলাম হচ্ছে এমন একটি ধর্ম যে পূর্ণ পূর্ণ প্রত্যেকটা জায়গাতে তাদের একটা ল একটা আইন আছে তাই ইসলামকে প্রতিরোধ করা মানে তাদের বিজয় অভিসম্ভব হওয়া এই জন্য তারা চতুর্মুখী ইসলামকে আক্রমণ করার জন্য তারা মিডিয়া বলেন social media media TV media বা সরাসরি আজকে ইসলামের বিরুদ্ধে আচরণ করছে কি করছে না কোনো ধর্মকে অ্যাটাক করবে না দেখবেন আপনি আজ থেকে একশো বছর আগেকার ইতিহাস দেখেন দুইশো বছর আগেকার ইতিহাস দেখেন আপনি আরও একশো বছর পরে দেখবেন ইতিহাস তবুও দেখবেন কোনো ধর্মকে মানুষ অ্যাটাক করে না বোন যারা নাস্তিকতা অ্যাথিস্ট যারা প্রচার করছে তারা কখনো হিন্দু ধর্মের সমালোচনা করে কখনো খ্রিস্টান ধর্মের সমালোচনা করে জি না তারা প্রতিনিয়ত ইসলামকে নিয়ে সমালোচনা করছে কি করছে না করছে কারণ চতুর্মুখী ইসলামকে তারা একটা কৌশল করে তারা দেখাতে চাইছে যে ইসলাম একটা বাজে ধর্ম একটা নিকৃষ্ট ধর্ম এখানে ইসলামের নারীকে কোনো সম্মান দেয় নাই ইসলামের যত আইন আছে সবগুলো এখনকার যুগে বর্তমান প্রেক্ষাপটে এগুলো মানাটা সম্ভব নয় তারপরে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যে দিন দিন যত দিন যাচ্ছে মুসলিমদের সংখ্যা কমছে না বাড়ছে বাড়ছে পিউ রিসার্চ সেন্টার আমেরিকা গবেষণা তার প্রত্যেক পঞ্চাশ বছর পর পর এই ধর্মের কোন ধর্মের মানুষ বৃদ্ধি পাচ্ছে এটা নিয়ে একটা পরিসংখ্যান পেশ করে এই কিছুদিন আগে দু হাজার পনেরোতে তার রিপোর্ট পেশ করেছে যে গোটা বিশ্ব মানুষ আছে প্রায় সাড়ে সাতশো কোটি কত কোটি সাড়ে সাতশো কোটি ধর্মের সংখ্যা সাড়ে চার হাজার ধর্ম আছে আমরা কটা ধর্মের নাম জানি হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন ইহুদি খ্রিস্টান এগুটি কয়েক ধর্ম হচ্ছে সাড়ে চার হাজার তারা বলছে যে ধর্মের অনুসারী গোটা বিশ্ব জগতে সবচেয়ে বেশি তারা হচ্ছে খ্রিস্টান কোন ধর্ম অনুসারী খ্রিস্টান যাদের পরিসংখ্যান দুইশো কুড়ি কোটি কত কোটি দুইশো কুড়ি কোটি আর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর ধর্ম হচ্ছে আমরা হতভাগা মুসলিমরা আমাদের পরিসংখ্যান গোটা বিশ্বজগতে একশো চৌহত্তর কোটি আলহামদুলিল্লাহ চিন্তা করেছেন আমরা মুসলিমরা কত আছি একশো চৌহত্তর কোটি যদিও ভারতবর্ষে মুসলিমরা সংখ্যালঘু তবে আন্তর্জাতিক বিশ্বের যদি আপনি একটা পয়েন্ট বের করে নিয়ে আসতে চান একটা সমাধান নিয়ে আসতে চান তবে মুসলিমদের সংখ্যা একশো সত্তর কোটি ছাড়িয়ে গেছে আর পৃথিবীর তৃতীয় বৃহত্তর ধর্মের নাম হিন্দু ইসলাম যাদের পরিসংখ্যান গোটা বিশ্বজগতে একশো দশ থেকে একশো কুড়ি কোটি চিন্তা করেছেন আমরা কততে আছি সেকেন্ড পজিশনে আছি পিউ সেন্টার বলছে যে ইসলাম ধর্ম এত দুর্বল গতিতে বিশেষ করে পশ্চিমা বিশ্বগুলোতে ছড়িয়ে পড়েছে এটা যদি দু পর্যন্ত এরকম যদি বৃদ্ধিটা যদি এরকম থাকে তাহলে গোটা বিশ্ব জগতে এক নাম্বার সুপার পাওয়ার ধর্ম হবে ইসলাম যাদের সংখ্যা হবে প্রায় দুইশো কোটির ওপরে চিন্তা করেছেন আলহামদুলিল্লাহ মানে ইসলামকে যতই আক্রমণ করছে দেখেন ইসলাম কিভাবে চারিদিকে গোটা বিশ্ব জগতে একদম গোটা বিশ্বকে জয় করার জন্য হুহু গতিতে ছুটছে এখানে আমার আপনার কোনো ভূমিকা নেই কেননা আল্লাহ সামত বলছেন পবিত্র কোরআন সুরাল ফাতা সুরা নম্বর আটচল্লিশ এক নম্বর আঠাশ এবং সুরা সাফ এক নম্বর নয় সুরা বা এক নম্বর তেত্রিশ আল্লাহ বলছেন হুয়াল্লা দিয়ার সাল্লাহ রাসুলাহুল বিল হুদা ওয়া দিনিল হক তিনি সে আল্লাহ সুবান তালা যিনি প্রফেট মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে প্রেরণ করেছে সমস্ত ধর্ম সমস্ত মতবাদ সমস্ত দর্শনের উপরে শ্রেষ্ঠত্ব বিজয় দান করবেন নিশ্চিত বেটা কারোয়াদা আল্লাহ সুবাহতালা তিনি বলেছেন আমরা মুসলিমরা যদি কোনো কাজ নাও করি যদি হাত পা গোটে যদি বসে থাকি ভাই বন্ধু আল্লাহর এই কোরআনের যে বাণী আল্লাহ অবতীর্ণ করেছে এটা সত্য হবে কি হবে না অবশ্য হবে গোটা বিশ্বজগতে মুসলিম রাজকে দেখেন তারা দায়িত্ব পালন করছে মুসলিমদের কথা বাদ দেন আমরা নিজেদেরই পরিবারের দায়িত্ব পালন করি জিনা আমাদের পরিবারে আজকে দেখেন আমাদের ইসলামের বিন্দু পরিমাণে নেই কেন গোটা বিশ্ব জগতে আজকে অমুসলিমরা ইসলামের সৌন্দর্য ইসলামের সত্যতা ইসলামের অথেন্টিসিটি দেখে কিভাবে গোটা পশ্চিমা বিশ্ব যারা জাগতিক জ্ঞানকে সবচেয়ে বড় জ্ঞান মনে করে তা আজকে ইসলামকে কিভাবে তারা গ্রহণ করছে আমার কিছু বন্ধুরা আছে পশ্চিমা বিশ্বে বিশেষ করে ইউরোপ মহাদেশে ইংল্যান্ডে সেই দিন আমার সঙ্গে একজন খ্রিশ্চান মিশনারির মানে উনি একটা দোকান করেছে মানে ইংল্যান্ডে একটা দোকান করেছে প্রবাসী দীর্ঘদিন ধরে আছে প্রায় পনেরো বছর ধরে তো উনি ওখানে গিয়ে একটা দোকান করেছে ওখানে খ্রিশ্চান মিশনারিরা তারা প্রচুর পরিমাণে তার দাওয়াতে কাজ করে এখন আমার ওই বন্ধুর দোকানে তিন চারজন খ্রিশ্চান পাদ্রি পাস্টাররা এসে দাওয়াত দিতে এসেছে খ্রিস্টান ধর্মের আর যখনই খ্রিস্টান ধর্মে দাওয়াত দিতে এসেছে আমার বন্ধু তখন ওখান থেকে আমাকে ফোন করেছে ফোন করে তখন বলছে আমার এই ভাইটা আছে আপনি একে বোঝান এ যদি বুঝতে পারে আমরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। তারপর আমার সঙ্গে সেই খ্রিস্টান মিশনারি ফোনে প্রায় ঘন্টাব্যাপী আলোচনা তো যাই হোক তারপরে আর আসেনি তো আমি তখন ওই আমার বন্ধুকে বললাম যে আপনাদের ওখানে খ্রিস্টানরা কেমন কাজ করে ওনারা তখন বলছে যে খ্রিস্টানরা এখন বর্তমানে ইউরোপের দেশের মতো ইউরোপের মতো দেশগুলোতে অধিকাংশ গির্জাগুলোকে খ্রিস্টানরা বিক্রয় করে দিচ্ছে কারণ বলছে খ্রিস্টানরা গির্জা এই জন্য বিক্রি করে দিচ্ছে কারণ তাদের শুধুমাত্র মানে রবিবারে তাদের কি হয় প্রার্থনার দিন সানডে পেয়ার হয় বলছে রবিবারের দিনও কোনো খ্রিস্টান আর তাদের এই গির্জাতে আসে না তো ফালতু অনর্থকভাবে ২০ বছর ৩০ বছর ধরে গির্জাগুলো পড়ে আছে তো কী করবে তো এই গির্জাগুলো এখন বিক্রি করে দিচ্ছে আর মুসলিমরা কিনে ওটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে মসজিদ বানিয়ে সালাত আদায় করছে আলহামদুলিল্লাহ বিশেষ করে পশ্চিমা বিশ্ব যেগুলো আছে ইউরোপ কান্ট্রিগুলো অধিকাংশ ক্ষেত্রে এগুলো হচ্ছে খ্রিশ্চান ধর্মের অনুসারী আর তারা খ্রিশ্চান ধর্মের অসরতা দেখে তারা খ্রিশ্চান ধর্মকে ত্যাগ করে দিয়ে আজকে ইসলাম মেয়ের মধ্যে দাখিল হচ্ছে আমরা ভারতবর্ষে মানুষ আমরা এতটা বুঝতে পারছি না যারা আপনারা একটু বিদেশে চলাফেরা করবেন তারা দেখবেন যে আজকে মুসলিমদের যে অগ্রগতি মুসলিমদের যে বিজয় আজকে পশ্চিমা বিশ্বে দেখলে বোঝা যায় যেখান থেকে ইসলামের সমালোচনা বেশি হবে আল্লাহ ওখানে একটা বীজ বপন করে একটা বড় গাছ আল্লাহ উৎপন্ন করে দিতে পারে তারপরেও একটা দুঃখজনক বিষয় হচ্ছে এটা যে আমরা মুসলিমরা আজকে এত নির্যাতিত হওয়ার পরেও আজকে মুসলিম উম্মা দেখেন কত দলে বিভক্ত বা আছে না নেই একশো কোটি মুসলিম কিন্তু আমরা দেখেন আজকে একটা মুসলিম যদি মার খায় আরেকজন মুসলিম সেই বলে মারছে ঠিকই করছে বেটা ও হচ্ছে রফুল আদিন করে সলাতদায় করে ওরা লামা ঝাবি ওরা বেরেলবি ওরা কবর পুজারি ওরা দেওবন্দি ওরা ফুরফুরা ওরা হানাফি ওরা সাফি মানে এক মুসলিম যদি মার খায় অন্য মুসলিমে সে তাকে সহযোগিতা করা বাদ দিয়ে ওই যে মারছে ঠিকই করেছে তোকে এখনই যদি আপনাদের গ্রামে যদি কোনো জঙ্গি তৎপরতার কারণে যদি এনআইএ তদন্ত করতে আসে আর এসে যে দু চারজন নিরীহ যুবককে তুলে নিয়ে চলে যায় তো পাশের গ্রামের লোকগুলো ঠিকই করেছে ওদেরকে ওরা হচ্ছে জঙ্গি আসলে জঙ্গি তাই বলবে বলে কি বলে না বরং তারা আরও রিপোর্ট দিবে হ্যাঁ যে ওরা এটা করেছে সেটা করেছে মানে যেটা আপনি করেননি সেটা বানিয়ে বানিয়ে রং মাখিয়ে একদম এনআইয়ের হাতে পুলিশের হাতে তুলে দিবে কি দিবে না দেবে কেন আমরা কিছুদিন আগে দেখেছেন যে শাইনুর রহমান ভাইয়ের নাম এসেছিল আমরা যে মসজিদে সালাত আদায় করি ওই মসজিদের নাম এসেছে এবং হেডিং এসেছিল প্রতিদিন পত্রিকায় যে পদ্মা নদীর বাঁকে একশো জন ব্যক্তিদেরকে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে পরে আমরা তদন্ত করে দেখলাম আসলে এই রিপোর্টটা কারা দিয়েছে সাংবাদিকরা তো কিছু জানে না যে কি ব্যাপার পরবর্তী সময় দেখছি কোনো হিন্দু দাদারা দেয় নাই আমাদের মুসলিম ভাইয়েরা দিয়েছে রিপোর্ট যে এর একটা মসজিদ নির্মাণ করেছে যতজন মানুষ আছে সবাই জঙ্গি আমরা তো শুধু হাসলাম আর দোয়া করলাম যার লাগে মুসলিম ভাইটাকে আল্লাহ হেদায়ত দান করুক কেন মিথ্যা তিনি খবর প্রচার করছে কারণ কি বলেন তো কিছু আমাদের সঙ্গে তাদের আদর্শিকগত মত পার্থক্য আছে সে আমাদের মুসলিম ভাই কিন্তু কিছু আদর্শিকগত কিছু বিশ্বাসগত কিছু আমলগত মত পার্থক্য থাকার জন্য আজকে নিজের ভাইকে আজকে জেলখানাতে পুড়ে দেওয়ার জন্য তারা তৎপরতা করছে কি করছে না তাই আমাদেরকে আগে বোঝা উচিত যে আমরা মুসলিম উম্মায়ত দলে বিভক্ত হচ্ছি এই বিভক্ত হওয়ার কারণ কি আমরা অনেক আলোচনা শুনেছি যে ঐক্য পথ এবং পন্থা ভাই শুনেছি কি শুনি নাই যে কিভাবে ঐক্য হতে পারে আমি কয়েকটা পয়েন্ট বলবো অপোজিট দিক থেকে উল্টো দিক থেকে অনৈক্যের কারণ কেন আমরা মুসলিমরা বিভক্ত হয়ে যাই আগে যদি আমাদের সমস্যাটা না ধরতে পারি ঐক্যটা আসা সম্ভব বিভক্তির কারণ যদি আমরা বের করতে না পারি বা ঐক্য কখনো হতে পারে কখনো ঐক্য হতে পারে না তাই বিভক্তির কারণ বা অনৈক্যের কারণ কি কি হতে পারে এগুলো নিয়ে আমি কিছু কিছু আলোচনা করব যাতে আপনারা বুঝতে পারেন যে আমরা মুসলিম উম্মা কেন এত বিভক্তির মধ্যে নিমজ্জিত হয়েছি অনেক মানুষ মনে করে যে বিরোধিতাই এটা অনেকের মূল কারণ মানে আপনার সঙ্গে আমার কিছু মতের মত আছে এই কারণটাকে আমরা মনে করছি যে এটাই মূলত অনেকের কারণ মনে রাখবেন বিরোধিতাই অনৈক্যের মূল কারণ নয় দু চারটে মাসনা মাসালে মত থাকতে পারে কিন্তু অনেকর কারণে দু চারটে মাসনা মাসাইল নয় তার প্রথম পয়েন্ট আপনাকে উদাহরণ দিয়ে বুঝতে পারবেন হানাফি শাফি মালিকি হাম্বেলি দেবন্দি বেরেলবি আহলে হাদিস প্রত্যেকের মতে ভাই দাড়ি রাখতে হবে পাঁচ ওয়াক নামাজ পড়তে হবে সুদ খাওয়া যাবে না ঘুষ নেওয়া যাবে না জেনা ব্যবচার করা যাবে না পর্দা করতে হবে এরকম কয়েকশো মশালায় একমত আছে না নাই কিন্তু তারপরে কি আমরা মুসলিম সমাজে এটাকে সাদরে গ্রহণ করেছি তারপরে সাদরে গ্রহণ করি নাই তার মানে বুঝতে হবে যে অনৈক্যের মূল কারণ বিরোধিতা নয় বরং অনৈক্যর জন্য অন্য কোনো কারণ আছে তাই অনেক বিষয়ে ঐক্যমত থাকলেও মুসলিম মুম্বাইটাকে সাদরে গ্রহণ করে নাই অসংখ্য দেখবেন বা আপনাদের সমাজে ওই বন্ধন লোন আছে ভাই বলুন তো হানাফিদের মাঝাবে জায়েজ আহলে হাদিসদের মাঝাবে জায়েজ কোনো মাঝাব এটাকে অনুমোদন দিয়েছে না তারপরে মানুষ কেন করছে মানে এগুলো আপনাকে বুঝতে হবে যে বিরোধিতার মূল কারণ অনৈক্যর মূল কারণ যে মাসনা মাসালগত মত পার্থক্য এটা নয় এখানে অন্য কোনো কাজ সূক্ষ্ম পয়েন্ট লুকিয়ে আছে আমি কয়েকটা কারণ বলবো আপনারা বুঝতে পারেন প্রথম অনৈক্যের কারণ হচ্ছে উৎসগত ভিন্নতা কি বললাম উৎসগত ভিন্নতা উৎস বলতে যে শরীয়তকে যে আপনি বুঝবেন যে মূল উৎস থেকে আপনি যে শরীয়ত নেবেন এটাতে মুসলিম উম্মার মধ্যে বিভক্তি হয়ে গেছে আমরা বলছি যে শরীয়ত বুঝতে হবে কোরআন এবং হাদিস থেকে কিছু কিছু মানুষ বলছে না কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে শরীয়ত নিতে হবে কে বলছে কোরআন হাদিস ইজমা কিয়াস শুধু যথেষ্ট নয় বরং এখানে চার ইমাম এদেরকেও না মানলে আপনি জান্নাত যেতে পারবেন না আবার কিছু কিছু মানুষ বলছে কোরআন হাদিস ইজমা কিয়া চার ইমাম এটাও লাগবে তার সঙ্গে চাঁদ তরিকা লাগবে চিস্তিয়া কাদরিয়া নকশবন্দিয়া মুজদ্দিদিয়া আবার কিছু কিছু মানুষ বলছে আরে চিস্তিয়া কাদরিয়া নকশবন্দিয়া মুজদ্দিদিয়া মানতে তো হবে এর মধ্যে আরও ছোট ছোট তরিকা আছে বা আছে না নেই তার মধ্যে বুঝতে হবে যে আমাদের অনৈক্যের মূল কারণ যে শরীয়তগত ভিন্নতা উচ্চগত ভিন্নতা আসেন আমরা বোঝার চেষ্টা করি যে আমরা কিভাবে ঐক্য হতে পারি আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি বলছেন মিসকাত আল মাসাবি কিতাবুসুন্নাহ হাদিস নাম্বার একশো ছিয়াশি মোহাত্তম মালিক তেরোশো চৌষট্টি নাম্বার হাদিস আল্লাহ রসুল বলছেন যে তারাক তুফিকুম আমর আইন আমি তোমাদের মধ্যে তোমাদের মাঝখানে দুটো জিনিস ছেড়ে গেলাম কয়টা দুটো জিনিস এক কিতাব আল্লাহ একটা আল্লাহর কিতাব আল কোরআন ও সুন্নাতে রাসুলহি এবং আমার রসুল তথা আমার সুন্না আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে দুটো জিনিস আমি ছেড়ে গেলাম এক কিতাব আল্লাহ একটা আল্লাহর কিতাব আল কোরআন আর সুন্নাতে রসুলি রসুলের সুন্নাহ তার মানে শরীয়তের উৎস কয়টা দুইটা এক কোরআন একটা হাদিস যখন আমরা চারটে ছটটা আটটা দশটা বারোটা করে ফেলেছি বা বলি তাদের সঙ্গে আমাদের মতের ভিন্নতা অনৈক্য হবে কি হবে না যখন আমরা বলছি কোনো যদি সমস্যায় পড়ে যায় তো কোরআন থেকে সমাধান আমাদেরকে বের করতে হবে কিন্তু আরও যদি পাঁচজন ব্যক্তি বলে যে না কোরআন হাদিস না আরও পাঁচ জিনিস আছে বা আমাদের অনৈক্য হবে কি হবে না মতের অমিল হবে কি হবে না মত পার্থক্য বিভাজন অনৈক্য হবে কি হবে না হান্ড্রেড পার্সেন্ট হবে এই জন্য আপনাকে বলি যে শরীর যদি বুঝতে হয় উৎসগত যদি সবার এক জায়গা থেকে উচ্চ হয় কখনো মাসালা দিমত হতে পারে না একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন যে আমরা যদি উৎসর যদি জায়গা থেকে উৎসের মূল জায়গা থেকে যদি আমরা শরীয়ত না নিই কী সমস্যা হতে পারে আমরা ভূগোলের বইয়ে অনেকে পড়েছি দেখবেন যে বিশেষ করে গঙ্গার জল মানে গঙ্গার যে পানি এটা পবিত্র এটা বিশুদ্ধ মানে পড়েছে কি পড়িনি কিন্তু আপনি হুগলির দিকে চলে যান ঘাটের নিচে যদি গঙ্গার পানি যেটা চলে যাচ্ছে ছল ছল করে শব্দে চলে যাচ্ছে ওখান থেকে পানি তুলে যদি হাতে নিয়ে দেখেন বা বলুন তো ওই পানিটা স্বচ্ছ হবে কথা বলেন গঙ্গার পানি আমরা ভূগোলের বই পড়েছি একাধিক জায়গাতে যেটা বিশুদ্ধ এটা স্বচ্ছ এর মধ্যে কোনো ব্যাকটেরিয়া ভাইরাস কোনো অস্বচ্ছতা নেই কিন্তু আমরা যদি কাটো ঘাটের ব্রিজের নিচ থেকে অথবা ফারাক্কা ব্রিজের নিচ থেকে অন্য জায়গা থেকে যদি আমরা পানি তুলে দেখি ভাই বলুন তো ওখানকার পানি কি স্বচ্ছ হবে জিনা কিন্তু ভূগোলের বইয়ে যে পড়েছিলাম আসলে ভূগোলের বইয়ে যে গঙ্গার পানির বিশুদ্ধতার যে পয়েন্টটা দিয়েছে এটা কোন পানি তথা একদম যেটা মূল জায়গা থেকে নিঃসরণ হচ্ছে সেই পানিকে বিজ্ঞানীরা বলছে এটা স্বচ্ছ এর মধ্যে কোনো ভেজাল বা কোনো ব্যাকটেরিয়া নেই কিন্তু ওই পানিটা বইতে বইতে বইতে যখন এই কাটোঘাট পর্যন্ত চলে এসেছে মাঝখানে যত আবর্জনা মরা লাশ যত রকমের জিনিস আছে সব মিশতে মিশতে আস্তে আস্তে আস্তে আজকে অপবিত্র নোংরা হয়ে গেছে ভাই হওয়াটা স্বাভাবিক স্বাভাবিক নয় অবশ্যই স্বাভাবিক ঠিক একইভাবে কোরআন হাদিস থেকে যদি আপনি শরীর যদি বুঝতে না চান যদি মাঝখানে চারটা মাঝাবকে ঢুকে দেন তারপরে চারটা তরিকা ঢুকে দেন তারপরে মাঝখানে পীর বসিয়ে দেন বা বন্ধু স্বচ্ছতা থাকবে না এরকম গঙ্গা জলের মতো একদম কাদা ছল ছলে তো জায়গাতে দুর্গন্ধ ভাই আসবে কি আসবে না আসবে আর এটাই হচ্ছে তাই যদি কোনো জিনিসের অথেন্টিক সিটি যদি জানতে চান তো কোথায় যেতে হবে মূল জায়গাতে যেতে হবে কিছুদিন আগে দেখলেন যে পশ্চিমবাংলা জুড়ে বিশেষ করে কলকাতা বিভিন্ন ফাইভ স্টার হোটেলে বিভিন্ন রকমের সম্প্রচার হলো যে কলকাতা ফাইভ স্টার হোটেলে মরা ছাগল মরা মুরগি দিয়ে মানুষকে খেতে দিয়েছিল বা দিয়েছে কি তাই নাই এই নিয়ে একটা তোলপাড় শুরু হয়ে গেল তো আপনি কি করবেন মাংস খাওয়া বাদ দিয়ে দিবেন জি না মাংস খাওয়া এখন মাংস যদি মরা দিয়ে দেয় এর জন্য কি মাংসকে আপনি হোটেল বাদ দিয়ে দিবেন জি না তো তখন বিশেষ করে আমাদের পশ্চিমবাংলার কেন্দ্র থেকে পশ্চিমবাংলা রাজ্য থেকে ঘোষণা হলো বিভিন্ন ব্যক্তি তখন বললো যে মাংস খাওয়া বাদ দেওয়ার প্রয়োজন নেই বরং যেখান থেকে মাংস ক্রয় করছে ওই জায়গাতে যাও ওই জায়গাতে দেখো যে ওখানকার আসলে মরা দিচ্ছে না তাজা দিচ্ছে বলুন তো আবার কোথায় যেতে বলছে আবার উচ্ছের দিকে ফিরে যেতে বলছে আসলে আপনি যদি নিজে দাঁড়িয়ে থেকে যদি একটা মুরগি বা ছাগল বা গরু যে জবাই করা দেখেন ভাই আপনার মধ্যে কোনো সন্দেহ থাকবে তাই যে কোনো মতপার্থক্য সন্দেহ সংশয় যদি আপনার মধ্যে চলে আসে আগে উচ্ছতে যান উচ্ছ ব্যতীত কখনো স্বচ্ছতা উচ্ছ ছাড়া কখনো বিশুদ্ধতা আপনি কখনো পাওয়াটা সম্ভব নয় অনেক হবে তবে উচ্ছর দিকে ফিরে গেলেই আমাদের এই সমাধান অবশ্যই সম্ভব যদি তা না দিয়ে চারটে পাঁচটা ছটা আটটা দশটা পাত যদি আপনি ধাপে অতিক্রম করেন অবশ্যই এর মধ্যে ভেজাল আসবে এই জন্য আল্লাহ পবিত্র কোরআন সুরা নিঃশ্বাস চার আট নাম্বার ফিফটি আজমাইন আল্লাহ বলছেন ইয়া আইহল্লাদিনা আমানু হে বিশ্বাসীগণ আতি উল্লাহ আল্লাহর আনুগত্য করো ওয়াতি রসুল রসুলের অনুসরণ করো ওয়া উলিল আমরি মিনকুম আর তোমাদের মধ্যে যারা আলেম ওলেমা আছে তাদেরও তোমরা অনুসরণ করো আল্লাহ এতটাই খ্যান্ত নাই আল্লাহ তারপরে বলছেন যে ফাইন এই আলেমকে মানতে গিয়ে যদি মতনৈক্য মত পার্থক্য অনৈক্য তৈরি হয় তাই তোমরা ঐক্যের জন্য কোথায় যাবে আবার যেতে হবে কোরআন আর হাদিসে মানে উচ্ছর দিকে বা আল্লাহ পাঠাচ্ছে কি পাঠাচ্ছে না তাই অনৈক্য যখনই হবে তখন উৎসের দিকে ফিরে যেতে হবে যদি আমরা একটাই উৎস থেকে যদি আমরা বিশেষ করে এই সমাধানের জায়গায় আসতে পারি বা আমাদের মধ্যে ঐক্য হবে কি হবে না অনৈক্যর আর একটা কারণ কি জানেন এটা খুব সূক্ষ্ম কারণ অনেক জন্য এটা বুঝতে হবে যদি আপনি বুঝতে পারেন অনেক দূর হয়ে যাবে ঐক্য অভিসম্ভব আসবেই নিশ্চিত এটা বিশ্বাস করেন এটা হচ্ছে কোনো ব্যক্তি বিশেষের বিশেষ সফলতাকে আমরা মনে করি যে সত্যের মানদণ্ড একজন ব্যক্তির বিশেষ সফলতাকে মনে করি যেটা সত্যের মানদণ্ড আর এখানে আমরা ভুল করে ফেলি হতে পারে একজন বড় আলেম বিশাল বড় একজন আলেম কিন্তু এই আলেমের আমরা সাধারণ জনসাধারণ মনে করি যে না এই আলেম যা বলছে সেটাই ঠিক যখন আপনার মধ্যে কোনো একজন আলেম সম্পর্কে এমনটা চলে আসবে একজন ব্যক্তিকে মনে করবেন যে সত্যের মাপকাঠি বা মনে করবেন যে সত্যের প্রামাণিকতা তখনই আমাদের মধ্যে অনেক আসবে একটা মানুষ একজন আলেম ভাই ভুল করতে পারে কি পারে না উদাহরণ দিয়ে ডক্টর জাকির নায়ক ধরেন তিনি অসংখ্য আলোচনা করেছেন লক্ষ লক্ষ মানুষকে ইসলামের দিকে এনেছেন লক্ষ লক্ষ মুসলিমদেরকে কবর পূজারী মাজার পূজারীদেরকে কোরআন সেসনা দাওয়াত দিয়েছে ডক্টর জাকির নায়ক একটা আলহামদুলিল্লাহ একটা আন্তর্জাতিক আন্তর্জাতিকমূলকভাবে তিনি সংস্কারের কাজ করেছে কিন্তু দেখুন ডক্টর জাকির নেক হয়তো বা কোনো এক মাসালাতে একটা ভুল তথ্য দিয়ে ফেলেছে বা তার একটা মাসালা ভুল হয়ে গেছে ইচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক এখন যদি বলতে যাই যে দেখেন ডক্টর জাকির নাক এই কথাটা বলেছে আসলে এই কথাটি এমনটা হবে না কোরআনে এমন আছে হাদিস এমন আছে আর তখন ধরেন আপনি আমাকে বলে উঠলেন আরে তুমি আবার কেমন বাপের বেটা কত বড় হুজুর হয়েছো ডক্টর জাকির নায়কে তুমি ভুল ধরো তুমি কজন মুসলিমকে তুমি কজন হিন্দুকে মুসলিম বানিয়েছো হে ভাই এই কথা যদি বলে ভাই সত্য পাওয়া সম্ভব আর আমাদের সমাজে এই ব্যাধি আছে না নেই যখনই বলবেন আরে ওই আলেম এই কথা বলেছে ভাই এই কথাটা সঠিক নয় আসলে এই কথার তিনি আলহামদুলিল্লাহ ভালো কথা বলে তো এই কথাটা সঠিক নয় তখন আরে তুমি একটা মৌলবি তোমার জালসাতে পঞ্চাশটা লোক হয় না তুমি জানো ওর জালসাতে লক্ষ লক্ষ মানুষ চলে আসে তুমি কত বড় আলেম হয়েছো এই যে মানুষকে দেখে আপনি সত্যের প্রামাণিকতা মনে করছেন এটা হচ্ছে অনেকের মূল কারণ এই ব্যক্তি বিশেষকে যদি সত্যের প্রামাণিকতা মনে করেন হকের মানদণ্ড মেনে নেন তো কোশ্চেন কালেও কখনোই আপনি হক পাবেন না আপনি অবশ্যই ঠকবেন এটা আপনি নিশ্চিত এটা জেনে রাখেন অনেকের আর একটা কারণ আছে কোনো বিশেষ কোনো মানুষের ব্যক্তির অলৌকিক কোনো ক্ষমতা দেখে তাকেই সত্যের প্রামাণিকতা ধরে নেওয়া এটা অনেকের মস্ত বড় একটা পয়েন্ট কোনটা বললাম কোন একটা ব্যক্তির বিশেষ কোনো কৃতকার্য বা সফলতা অথবা তার কোন মাধ্যমে কোনো আল্লাহ অলৌকিক কোনো কাজ দেখিয়ে দিয়েছে আর ওটাকে দেখে আপনি মনে করছেন না এই লোকের মাধ্যমে এটা ঘটেছে মানে ইনি যেটা বলবেন সেটাই ঠিক ইনার বিরুদ্ধে চলে গেল আর মানা যাবে না একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন ধরুন আপনাদের এলাকাতে একজন পরেশগার বুজুর্গ একজন ব্যক্তি আছে এক বছর দু বছর ধরে কোনো বৃষ্টি হয়নি ইমাম সাহেবকে বলেছে ইমাম সাহেব বৃষ্টি তো আসে না চলেন একটু দুই রেখা সরাত আদায় করে আল্লাহ কাছে বৃষ্টি প্রার্থনা করি ইমাম সাহেব গিয়েছে আল্লাহ কাছে দোয়া প্রার্থনা করেছে ঝমঝম করে আসমান থেকে আল্লাহ বৃষ্টি বর্ষণ করে দিয়েছে এইভাবে বেশ কয়েক বছর যখনই এই সালাত ইস্তেস্কা পড়েছে তখন আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি চলে এসেছে এখন তার এই যে একটা কাজ যে দোয়া করেছে আল্লাহ কবুল করে নিয়েছে এখন ওই আলেমটা ধরেন কোনো একটা মাসালা ভুল বলে দিয়েছে আমি বা আপনি কেউ গিয়ে বললেন যে দেখুন উনি তো আলহামদুলিল্লাহ খুব ভালো তবে এই মাসালাতে তিনি একটু আসলে বিচ্যুতি ঘটেছে আর তখন যদি আপনি উঠে বলেন আর তুমি কত বড় আলেম হয়েছো দেখি তুমি আকাশ থেকে পানি নামাও দেখি ওই আলেম যতবার আকাশ থেকে মানে আল্লাহ কাছে দোয়া করেছে আকাশে পানি নেমেছে তুমি একটু নামিয়ে দেখাও দেখি ভাই যদি বলে এই ধরনের কথা ভাই বন্ধু সত্য পাওয়া যাবে কোনো ব্যক্তি বিশেষের বিশেষ সফলতাকে যদি মনে করেন এটাই সত্যের প্রামাণিকতা এটা মস্ত বড় ভুল হবে আপনি হক কখনই পাবেন না হক থেকে বিচ্ছিন্ন হবেন এটাই স্বাভাবিক তাই ব্যক্তি বিশেষের কোনো অলৌকিক কোনো ক্ষমতা দেখে আল্লাহ সুবানুয়া তালা কখনো কখনো কোনো মানুষের মাধ্যমে আল্লাহ অলৌকিক কাজ দেখাতে পারে কি পারে না পারে কিন্তু ওই মানুষটা যে সত্যের মাপকাঠি হয়ে গেল অলৌকিক কাজ থাকার কারণে এটাকে আপনি কখনো বলতে পারেন ভাই ওসমান রদু একজন সাহাবি রাসুল খলিফা তৃতীয় খলিফা আল্লাহ সালের দুই কন্যাকে দিয়েছ তিনি কখনো অলৌকিক কোনো কাজ দেখিয়েছিল ওমার বিন খাত্তাবের একটা অলৌকিক কাজ ছিল তিনি একটা অলৌকিক কাজ করেছেন আমার একটা আলোচনায় দেখবেন মোজেজা মিরাক্কেল এবং মোজেজা এবং মিরাক্কেলের উপর আলোচনা আছে ওখানে দেখে যে সাহাবিদের মধ্যে কি কি অলৌকিক কাজ ছিল তো যাই হোক অনেক সাহাবারদ আনুমরা আছে তারা কোনো অলৌকিক কাজ দেখিয়েছে দেখায় নাই তাই আপনি যদি মনে করেন এগুলোই সত্যের মাপকাঠি বা সত্যের প্রামাণিকতা আমাদের মধ্যে কোনো ঐক্য আসা সম্ভব নয় বরং ব্যক্তি পূজারি দল পূজারির দিকে মানুষকে নিয়ে চলে যাবে ঐক্য অনেক করে আর একটা কারণ সে হচ্ছে ব্যবসাবোধ কি বললাম ব্যবসাবোধ ধর্মটাকে ব্যবসা বানিয়ে নেওয়া এটা আমি অন্তর্ভুক্ত আরও যারা আছে লিডার আছে তারা এর মধ্যে অন্তর্ভুক্ত ধর্মটাকে ব্যবসার মধ্যে নিয়ে চলে আসা এটা হচ্ছে অনেকের মূল কারণ কেননা যখনই আপনি কোনো আলেমকে আমি এর জন্য বলি যে গোটা বিশ্ব জগতে সবচেয়ে কম পয়সায় বিক্রি হয়ে যায় আলেম কে ভাই আলেম মাত্র আড়াই হাজার টাকার জন্য দেখা যাচ্ছে পাঁচ হাজার টাকা দিয়ে একটা মসজিদে ইমামকে রেখেছেন ওই পাঁচ হাজার টাকা দিয়ে মসজিদের যে ইমামটাকে রেখেছেন উনিও বিক্রি হয়ে গেল কার কাছে প্রতিবেশী মুসল্লিদের কাছে মুসল্লি এটা চাই না এটা বলা যাবে না এরকম আলেম আছে না নেই সমস্ত আলেমকে বলছি না ভাই অধিকাংশ সমাজের মাত্র পাঁচ হাজার টাকাতে এক মাস সে মুখ বন্ধ করে আছে কিন্তু ভাই দেখবেন কোনো রাস্তাঘাটে যেসব কুলিকামারি লোকগুলো চলে ওরা কিন্তু কম টাকাতে তাদের ইমানকে তাদের কথাকে বিক্রয় করে না তাই এই ব্যবসাবোধকে টিকিয়ে রাখার জন্য অনেক সময় মানুষ হক থেকে চাই বা তাদের সঙ্গে বহুরূপী গিরগিটির মতো মিশে যায় যখন এখানে আছে তো এই আলেমের মতো হ্যাঁ আপনি ঠিক বলেছেন আবার আর এক স্টেজে চলে যাচ্ছে না আপনারও ঠিক আছে বাচ্চারা নেই যদি এইভাবে চক্রারে ঘুরতে থাকেন গিরগিটির মতো রূপ বদল করতে থাকেন কখনো হক আপনার কাছে আশাও করা যায় না হক কখনো প্রকাশ পাওয়াও সম্ভব নয় তাই ব্যবসাবোধ এটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে আমি বেশ কয়েক বছর আগে মোটামুটি চার বছর আগে যখন ট্রেনে যাতায়াত করে প্রোগ্রাম করতাম ঠিক সেই সময়তে বীরভূমে প্রোগ্রাম করার জন্য যাচ্ছি তো মাঝখানে একটা স্টেজ সরি আমি কলকাতার দিকে যাচ্ছি প্রোগ্রাম করার জন্য তো আমি মাঝে মধ্যে কৃষ্ণনগরে নামি আর ঠিক সেই সময়তে প্রায় একটা দেড়টা বেজে যাই তো আমি ট্রেন থেকে নেমে টুক করে একটু অজু টুজু করে আমি স্টেশনে নামাজ পড়ি তো একটা জায়গা আছে ওখানে একটা টিউবওয়েল কল আছে তো আমি ওখানে প্রতিদিন যাই তো একদিন নেমে আমি টিউবওয়েলের কাছে গিয়েছি ও অজু করবো এই জন্য গিয়ে দেখছি ওখানে টিউবওয়েলটা নেই আশ্চর্য হয়ে গেলাম যে কী ব্যাপার টিউবওয়েলটা দিয়ে টিউবওয়েলটা ভেঙে চুরে রেখে দিয়েছে আমি তখন ভাবলাম যে আসলে এই যে টিউবওয়েলটা এখানে ভেঙে চুরে রেখেছে তো পাঁচ থেকে দেখছি একজন ব্যক্তি একটা যুবক ও তখন মাথাতে করে দশ বারোটা পানির বোতল নিয়ে চলে যাচ্ছে আর বলছে কি বলবি সাহেব পানি লাগবে নাকি জল লাগবে মাত্র দশ টাকা জল আছে আমি তখন ভাবছি যে বলে কি আমি তো বলছি না ভাই আসলে জল টল লাগবে না আমি এমনি অজু করার জন্য জাস্ট এখানে এসেছিলাম বলছে না না নিয়ে যান দশ টাকাতে পেয়ে যাবেন তো পাশের একটা দোকানদার আছে উনি তখন আবার চিৎকার করে বলছেন আরে মৌলভী সাহেব আর বলবেন না আসলে এই বজ্জার ছেলেগুলোই এই টিউবওয়েলটাকে ভেঙেছে লোহা ঢুকিয়ে আর মাটি ঢুকিয়ে পাথর ঢুকিয়ে টিউবওয়েলটাকে ওরা নষ্ট করেছে কারণ ওদের বোতলে পানি বিক্রি হয় না এই জন্য চিন্তা করেছেন এটা ব্যবসা মানে ওর ব্যবসার জন্য লক্ষ মানুষের ক্ষতি হোক কিছু মনে করেনি কারণ একটা টিউবওয়েল থাকলে লক্ষ লক্ষ মানুষ ওখান থেকে উপকৃত হচ্ছিল কিন্তু তার লস হচ্ছিল তার বোতল মানে বোতলের বন্ধ পানি এটা বিক্রয় না হওয়ার কারণে টিউবওয়েলকে উনি নষ্ট করতে দ্বিধা করছে না তার মানে বুঝতে হবে যে ব্যবসাবোধ এটা অতীব ভয়ঙ্কর ঠিক একইভাবে আমাদের মৌলানা সমাজেও আছে এই ধরনের জিনিস তারা ঝাড়ফুঁক করলে টাকা পায় না কিন্তু তাবিজের মধ্যে কি যে একটা লিখে দেয় তাহলে দুশো টাকা পেয়ে পেয়ে যাই ওই তাবিজ বিক্রি করার জন্য ঝাড়ফুঁক সংস্থাকে তুলে দিয়েছে আছে না নেই বোতল বন্ধ পানি বিক্রি করার জন্য যেমন একজন দোকানদার একজন ব্যবসায়ী সে নিমিষে একটা কলকে ভেঙে চৌচির করে দিতে পারে ঠিক একইভাবে ব্যবসার কারণে বিশ্বের সুন্নাকে তারা পদদলিত করে দিয়ে একদম তাদের বিদাত এবং শিরযুক্ত তাবিজ গলায় গলায় ঝুলে দিচ্ছে কি দিচ্ছে না দিচ্ছে প্রত্যেকটা জায়গায় ব্যবসা বোধের জন্য আজকে মানুষ হক থেকে বিচ্ছিন্ন হচ্ছে এবং মানুষও এই ব্যবসার কারণে আজ হক প্রকাশ করতে পারছে না এটা হচ্ছে অনেকের আরও একটা বড় সমস্যা আরও একটা বড় সমস্যা একটা টুকটুকিতে একদিন উঠেছি একটা টুকটুকি আছে এই টুকটুকি কী বলেন আপনারা টোটো এই টোটো জাতীয়তে কিছুতে একটা উঠেছি তো রাস্তা দিয়ে যেতে যেতে দেখছি একজন ভালো প্রভাবশালী কোনো একটা পঞ্চায়েত প্রধান মেম্বারে এ জাতীয় কি একজন হবে তো আমি বসে আছি বলছে চলো যাই উনি তো বলছে না মূল বিষয় একটু বসো না আরও কয়েকজন আসুক একসঙ্গে যাব। তো একজন ব্যক্তি এসে বসেছে তো তাদের পরিচিত প্রায় যাতায়াত মানে তারা করে তো যাই চল চল তো বলছে আরেকজন প্যাসেঞ্জার হোক তাহলে যাব তো টুকটুকি কিছুক্ষণ পর যখন গাড়িটা ছেড়ে দিয়েছে অতপর মাঝখানে গিয়ে টুকটুকিওয়ালা ওই মেম্বার কি জাতীয় এই ধরনের কিছু একটা হবে সমাজসেবী কোনো আছে উনি তখন বলছেন একটা মারাত্মক কথা বলেছেন উনি বলছেন আচ্ছা আপনাকে একটা কথা বলে আপনি কিছু মনে করবেন না দিয়ে উনি তখন বলছে আচ্ছা বল কি বলছিস বল উনি তখন টুকটুকিওয়ালা তখন বলছে যে আমি আজ থেকে দশ বছর ধরে বিভিন্ন গাড়ি চালাচ্ছি কখনো টুকটুকি চালাই কখনো রিক্সা চালাই কখনো টোটো চালাই বিভিন্ন এই পেশার সঙ্গে যুক্ত আছি কিন্তু আজ পর্যন্ত আমার এটা হয়নি যে একজন মানুষ বলেছে যে আমি বীরভূম যাব অথবা ধরুন মালদায় যাব আমি যে তাকে দিনাজপুর নিয়ে চলে এসেছি আমার জীবনে এমনটা হয়নি যে প্যাসেঞ্জার আমাকে যেখানে বলেছে যে গলিতে বলেছে আমি সেই গলিতেই তাকে রেখে এসেছি এটা আমার আজ পর্যন্ত ব্যতিক্রম হয়নি কিন্তু আপনারও যদি মানুষ যে গন্তব্যে যেতে চায় সেই গন্তব্যে নিয়ে যেতেন তাহলে কতই না উপকার হতো মানুষের কথা বুঝতে পেরেছেন গভীরতা কত তিনি বলছেন যে আমি একজন অটো চালক একজন রিক্সা চালক কিন্তু মানুষ আমাকে যেখানে নিয়ে যেতে বলে আমি ঠিক গন্তব্যস্থানে মানুষকে পৌঁছে দিই আমি আমার দায়িত্ব পালনে কখনো কারচুপি করি না কখনো মিস করি না কখনো অবহেলা করি না কখনো আমার ব্যর্থতা দেখি না কখনো কষ্ট দেখি না আমাকে পাঁচ টাকা দিলে যেখানে যেতে বলবে সেখানে আমি তাকে নামিয়ে দিই কিন্তু আপনারা মেম্বার প্রধান আপনার যে ওয়াদাগুলো করেন ভোটের আগে মানুষ যে গন্তব্যে যেতে চায় ওই গন্তব্য যদি আপনারা নিয়ে যেতেন তাই মানুষের কতই না উপকার হয় আমি তখন ভাবলাম কথা তো আমার জন্য কারণ মানুষ যেতে চায় জান্নাতে মানুষ জেরে যায় কোরআন সুন্নার দিকে কোন মানুষ কবর পূজা করতে চায় না যে মানুষটা কবর পূজা করে ও কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য করে আল্লাহর ভীতি আছে ওর নবীকে ভালোবাসে আল্লাহ রসুলের প্রতি প্রেম আছে আল্লাহর প্রতি তার অনেক তাকওয়া ভয় ভীতি আছে কিন্তু আমরা এই মানুষ আমরা এই মৌলবী সমাজ মানুষ যেতে চাইছে জান্নাতে আর মানুষকে আমরা নিয়ে যাচ্ছি জাহান নামের রাস্তায় তাই একজন আলেম যদি অটো চালকের মতো এরকম নিষ্ঠাবান হতো এরকম দায়িত্বশীল হতো দায়িত্ব যদি লঙ্ঘন না করতো আজ কখনোই কোনো মানুষ অনেকের মধ্যে নিমজ্জিত হতো না প্রত্যেকটা মানুষ আজকে জান্নাতের পথের প্রতীক হতো আলেম সমাজরা আজকে এই দায়িত্ব পালন করছে না কেন ব্যবসাবোধ ব্যবসা বন্ধ হয়ে যাবে কথাগুলো অনেক সূক্ষ্ম সূক্ষ্ম কথা এবং এই কথাগুলো যদি সমাজে আমরা অন্তত মেনে চলতে পারি ইনশাল্লাহ অনৈক্যের কারণ এগুলোই আমরা ঐক্য নিয়ে যতই কথা বলি না কেন ঐক্য হওয়া সম্ভব নয় এবং অনৈক্যর পয়েন্টগুলো আমাদেরকে বেছে বেছে ধরতে হবে আর আমাদেরকে প্রকাশ করতে হবে যে অনৈক্যর কারণ হচ্ছে এই সমস্ত এই সমস্ত কারণ তাই মনে রাখবেন একজন আলেম বা যে দায়িত্বশীল দায়িত্বশীল যদি সে নিষ্ঠাবান হয়ে যায় অবশ্যই একটা গ্রামকে পরিবর্তন করে দেওয়াও সম্ভব ওমার বিন খত্তাব রদি আল্লাহ তালাহু ইসলামের দ্বিতীয় খলিফা অর্ধ বিশ্বের তিনি খলিফা অর্জন করেছিলেন তার খিলাফত ছিল ভাই বন্ধু ওমার বিন খত্তাব উনি যদি সেই সময় অন্ধকার যুগ সময়ে যে অর্ধ পৃথিবীকে শাসন করতে পারে ভাই তার নেতৃত্বের কারণে আজকে অমুসলিম তারাও ওমর বিন খত্তাবের মতো একটা শাসক চাইছে অনেকেই দাবি করছে যদি শাসক হতে হয় কার মতো হতে হবে ওমার বিন খাত্তাব রাদিয়াল্লাহু কেন তিনি নাই পরায়ণ একজন শাসক ছিলেন তিনি নিজেকে কখনো চিন্তা করেনি তার মধ্যে কোনো ব্যবসাবোধ আসেনি কখনো ভক্তবোধ আসেনি তিনি শুধুমাত্র আল্লাহকে ভয় করে কাজ করেছেন গোটা বিশ্বের মানুষের কাছে আজকে জ্বলন্ত একটা উদাহরণ হিসেবে ওমর বিন খাত্তাব পরিচিত লাভ করেছে তাই অনেকের অনেকগুলো কারণ আছে এই কারণগুলোকে আরও বিশ্লেষণ করলে অনেক লম্বা লম্বা সময় চলে যাবে আমাদের আরও একটা প্রোগ্রাম আছে এবং আপনারা আগে থেকে বলে রেখেছেন প্রশ্নোত্তর পর্ব হবে তাই আমি এই আলোচনাটাকে বিশেষ করে লম্বা করছি না শুধু এই পয়েন্টগুলো জেনে রাখেন ইনশাল্লাহ আমাদের মধ্যে অবশ্যই ঐক্য আবারও ফিরে আসবে একটা উদাহরণ দিয়ে শেষ করছি যে একজন আলেম বা একজন দায়িত্বশীলের কতটা গুরুত্ব ধরুন একটা বাসে চড়ছেন বাসে যাচ্ছেন গোটা বাসে পঞ্চাশ জন প্যাসেঞ্জার আছে এখন আমার পাশে ধরুন আপনি এসে বসেছেন আপনি বসে এসে আমাকে বলছেন আরে রুহুল আমিন ভাই দেখে আপনি অবাক হয়েছেন রুহুল আমিন ভাই এ নেন আপনি আমার কাছে ঠান্ডা পানির কিছু আছে একটা খান আপনাকে দুধ খাওয়াচ্ছেন ভালো ভালো ফল খাওয়াচ্ছেন যা কিনছেন দুজন শেয়ার করে খাচ্ছি আরও যারা প্যাসেঞ্জার আছে তারাও সকলে আন্তরিক সকলেই ভালোবাসা তাদের মধ্যে আন্তরিকতা আছে যে জায়গায় খুব সুন্দরভাবে তারা এই বাস স্ট্যান্ডে সফর করছে কিন্তু এই বাসের যদি সমস্ত প্যাসেঞ্জার যদি ভালো হয় ভদ্র হয় আন্তরিক হয় কিন্তু ড্রাইভার যদি মাতাল হয় ভাই বলেন তো ড্রাইভার যদি মাতাল হয় তো আমাদের প্যাসেঞ্জার যদি আমরা আন্তরিক হই তো ভাই কোনো লাভ আছে ও তো আমাদেরকে গাড্ডায় হান্ড্রেড পারসেন্ট ফেলবে তাই বিশেষ করে নেতা যদি সঠিক নির্বাচন করতে না পারেন যিনি আপনাকে নেতৃত্ব দেবে সে যদি মাতালের মতো আনারই না হয় অবশ্যই যদি আনারি হয় তো যতই প্যাসেঞ্জার ভালো হোক না কেন কোনো কাজ নেই কোনো নিরাপত্তা নেই কারণ নিরাপত্তা যিনি দেবেন সে হচ্ছে মাতাল তাই নেতা যিনি নির্বাচন করবেন যাকে আপনি নেতা মনে করছেন এটা অতীব গুরুত্বপূর্ণ সমাজকে পরিবর্তন করার জন্য নিজেদের ভাতৃত্ব নিজেদের বাতাবরণ মেলবন্ধন টিকিয়ে রাখার জন্য এটা অতীব গুরুত্বপূর্ণ তাই অবশ্যই আমাদেরকে এই কিছু কিছু জিনিসগুলোকে যদি পয়েন্ট বাই নোট করে আমরা আলোচনা এবং পরামর্শ এবং বাস্তবায়ন করতে পারি অবশ্যই আমাদের মধ্যে ঐক্য আসবে বিভক্ত নিরসন হবে এবং এটা শুধু মুসলিমদের জন্য বলছে এমনটা নয় এবং আপনার অমুসলিম যারা প্রতিবেশী আছে তারাও একটা কবিতা দিয়ে শেষ করি একটা কবিতার ছোট্ট একটা কয়েকটা লাইন তিনি বলতে চেয়েছেন কবি এইভাবে যদি হতে হয় তাই খেজুর বৃক্ষের মতো হও কিসের মতো খেজুর বৃক্ষের মতো কেন খেজুর গাছ এমন একটা বিচিত্র গাছ এমন একটা গাছ যে আপনি যতই ঢিল মারেন না কেন যতই আপনি খেজুর বৃক্ষে খেজুর গাছে ঢিল মারবেন ও কিন্তু খেজুর ছুঁড়ে দেয় তার জন্য কবির ভাষা এইভাবে যে খেজুর বৃক্ষের মতো তুমি দাঁড়িয়ে থাকো অবিরল দুষ্টু ছেলেরা ঢিল ছুঁড়ে দিক আর তুমি ছুঁড়ে দাও সুমিষ্ট ফল এই কবিতার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে যে খেজুর বৃক্ষ মানে এমন একটা বৃক্ষ অন্য গাছে আপনি যদি ঢিল মারেন আম গাছে ঢিল মারেন ডালও পড়তে পারে পাতাও পড়তে পারে যে কোনো গাছ দেবেন অধিকাংশ গাছ কিন্তু খেজুর গাছ হচ্ছে এমন একটি বিচিত্র গাছ আপনি ঢিল মারলে ও কখনো অন্য কিছু ফেলবে না ঢিল মারবেন ও আপনাকে খেজুর ছুড়বে মহান সত্তা আল্লাহ কাছে দোয়া এই প্রার্থনা আল্লাহ সুবান তালা আমাদেরকে তুমি খেজুর বৃক্ষের মতো এই প্রতিক্রিয়া বিশেষ করে প্রতিক্রিয়াটা করার অন্তরে তৌফিক দান করে সকলে পড়ি আল্লাহ আমিন বলে যে আপনারা প্রশ্ন কেউ থাকলে করতে পারেন একজন করে দাঁড়াবেন তিনি প্রশ্ন করবেন পানিটা দাও যিনি প্রশ্ন করবেন আপনি দাঁড়াবেন দাঁড়িয়ে আপনার প্রশ্ন আপনি করবেন ইনশাআল্লাহ আর একটা কথা বলে রাখছি ওল্লাহে আল্লাহর কসম ওল্লাহে আল্লাহর কসম আজকের আমাদের প্রধান অতিথিকে আমরা কোনো বিষয় নির্ধারিত করে দিইনি উনি উনার মতো করে আলোচনা করেছেন এটা বিশ্বাস রাখতে পারেন এবং কেউ কোনো বিভ্রান্তিমূলক প্রশ্ন করবেন না যে প্রশ্নের মাধ্যমে আপনার উপকার হবে এরকম প্রশ্ন আপনি দাঁড়িয়ে করুন ইনশাল্লাহ উনি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছেন আমরা আমাদের প্রোগ্রাম সো আটটার মধ্যে মধ্যে আটটা বেজে দশ মিনিটের মধ্যেই কমপ্লিট করব যারা প্রশ্ন করবেন দাঁড়িয়ে প্রশ্ন করবেন অথবা লিখের মাধ্যমে দিবেন লিখিত দেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ মানে আমাদের এলাকায় বিশেষ করে আলোচিত হচ্ছে ফরজ সালাতের পরে দলবদ্ধভাবে হাত তুলে দেওয়ার ব্যাপারটা একটু বুঝিয়ে বললে খুব ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত ভাই খুব চমৎকার প্রশ্ন করেছেন আসলে এই সমস্যাটা আপনার মসজিদের একার নয় এটা গোটা পশ্চিম বাংলা ব্যাপী মানে এখন মুসলিমরা যে একটা জাগরণ সৃষ্টি হয়েছে তাই যেখানে যেখানে বিশেষ করে মুসলিমদের জাগরণ সৃষ্টি হয়েছে কোরআন হাদিস চর্চা চলছে সেই সে মসজিদের এই প্রশ্নটা আপনাদের মসজিদের একার নয় তো যাই হোক আমি এই বিষয়টিকে একটু চকলেটের মতো করে বলতে চাই অনেক মানুষ আছে দেখবেন যে একটা অভিযোগ করে আমাদের ভাই তারা তারা আমাদেরকে এইভাবে বলে যে দেখো ওই মসজিদ আছে দেখেছো ওই মসজিদে ওরা দোয়াই করে না দোয়াই তুলে দিয়েছে বলে কি বলে না আসলে ভাই আমরা কেউ দোয়া তুলে দিই নাই দোয়া হচ্ছে একটা ইবাদত দোয়া কি দু একটা ইবাদত দোয়া করতে হবে ফরজ কখনো সন্না কখনো ওয়াজিব হয়ে যায় কখনো বিদাত হয়ে যায় দোয়া করাকে কখনো কোনো মসজিদের ইমাম সাহেব কোনো মুসল্লি কোনো মসজিদ কর্তৃপক্ষ কখনোই তারা তুলে দেয় না তবে দোয়া করার কিছু পদ্ধতিকে তুলেছে কি তুলেছে দোয়া করার পদ্ধতি তুলেছে দোয়া তুলে নাই এই দুটো কথা যদি বুঝতে পারেন আলোচনাটা এবং আপনার বোঝার জন্য সুবিধা তো আসেন আমরা বোঝার চেষ্টা করি আসলে প্রশ্ন আরও কয়েক জায়গাতে আছে আমি সবগুলোকে একত্রিত উত্তর দেওয়ার চেষ্টা করছি এক শেষে দলবদ্ধভাবে সম্মিলিতভাবে ইমাম সাহেব দোয়া পড়বে পেছন থেকে মুক্তাদিরা আমিন আমিন বলবে এটা নামাজ শেষে এটা করা যাবে কি যাবে না এক দুই জানাজার শেষে ঠিক এই পদ্ধতিতেই দোয়া করা যাবে কি যাবে না বিবাহ মজলিসের শেষে ঠিক এই পদ্ধতিতে দোয়া হবে কি হবে না আরও আপনার আছে এফতারের আগে অথবা পরে এই সম্মিলিত মোনাজাত হবে কি হবে না সভা সমিতি শেষ করার পরে এই সম্মিলিত দোয়া হবে কি হবে না এই ধরনের কমপক্ষে ছয় থেকে সাত জায়গায় আমাদের সমাজে প্রচলিত আছে যে সম্মিলিত মোনাজাতটা হয় মনে রাখবেন কোরআন এবং হাদিস আপনি পড়েন আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি আমাদেরকে দোয়া করা আসলে তিনটে পদ্ধতিতে শিখিয়েছে কয়টা পদ্ধতি বলেন কয়টা তিনটে পদ্ধতিতে বিশ্বনবী আমাদেরকে দোয়া শিখিয়েছেন এক কিছু কিছু দোয়া আছে যে একজন ব্যক্তি বা আমি আপনি একাকাই নিজেই শুধু এই জুহা নড়িয়ে নড়িয়ে দোয়া পড়বেন দোয়া হয়ে যাবে এর জন্য হাত তোলা দরকার হবে না ইমাম সাহেবকে ডাকার প্রয়োজন হবে না প্রমাণ ভাই মসজিদে ঢোকার দোয়া আছে না নেই হাত তুলে করেন ইমামকে ডাকেন দলবদ্ধভাবে করেন মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নেই হাত তুলে করেন ইমামকে ডাকেন বাথরুমে ঢোকার দোয়া আছে না নেই হাত তুলে করেন বাথরুম থেকে বের হওয়ার দোয়া আছে না নেই হাত তুলে করেন পোশাক পরিধানের দোয়া আছে না নেই হাত তুলে করেন যানবাহনে ওঠার দোয়া আছে না নেই হাত তুলে করেন আয়নাতে মুখ দেখার দোয়া আছে না নেই হাত তুলে করেন বাজারে প্রবেশের দোয়া আছে না নেই হাত তুলে করেন কয়েকশো স্থান আছে যেখানে সমস্ত আলেম ওলেমা একমত ওখানে দোয়া আছে তবে হাত তোলাও নেই ইমাম সাহেবকে ডাকারও দরকার নেই এটা প্রথম পদ্ধতি দোয়া করার দ্বিতীয় পদ্ধতি কিছু কিছু দোয়া আছে যে দোয়াতে বিশেষ করে একজন ব্যক্তি নিজেই দুই হাত তুলে দোয়া করবে কিন্তু এখানে ইমাম লাগবে না সে একা পার্সোনালি একা একা দুই হাত তুলে দোয়া করবে একা একা যত ইচ্ছা কাদাকাটি করবে আল্লাহ কাছে চাইবে বাড়ি গাড়ি যা সমস্যা জুতোর যদি ফিতা দরকার হয় ওটা আল্লাহ কাছে চাইতে হবে হাদিসে এমন ভাষা এসেছে যে জুতোর ফিতা প্রয়োজন হয় তুমি তোমার রবের কাছে চাও আল্লাহ সে জুতোর ফিতাও দেবে তোমাকে তো এটা কি পার্সোনালি একা একা কোথায় কোথায় করতে পারেন এখনই বাড়িতে যাবেন রাত্রিতে তাহাজুদের সলাত আদায় করে উঠছেন দুই রাখা আদায় করে আপনি আল্লাহর কাছে যত ইচ্ছা তত কাদাকাটি করে চান কে নিষেধ করেছে কেউ বিদাত বলেছে আপনার সন্তান বিপদগ্রামী হয়ে গেছে দুই রাখাত নামাজ পড়েন দিয়ে আপনি সন্তানের জন্য দোয়া করেন কে আপনাকে নিষেধ করেছে আপনার বাবা বা প্রতিবেশী আত্মীয় স্বজনে কবরস্থানে আছে কবরস্থানে আপনি একাকে এখনই চলে যান গিয়ে আপনি সেখানে দুই হাত তো আপনার পিতামাতা আত্মীয় স্বজন যে দোয়া করেন কি আপনাকে নিষেধ করেছে কেউ বিদাত বলেছে তবে এটা কি একা একা কথা বুঝতে পারছেন এটা সম্মিলিতভাবে নয় আর কিছু কিছু দোয়া আছে তিন নম্বর দোয়ার পদ্ধতি বিশ্বনবীর পক্ষ থেকে এসেছে যে ইমাম সাহেব দুই হাত তুলবে মুক্তা দিয়ে পেছনে দুই হাত তুলবে ইমাম সাহেব দোয়া মুক্তাদি আমিন আমিন বলবে এই চারটা ক্যাটাগরিতে এই চারটে পদ্ধতি মেনটেন করে ফরজ নামাজের শেষে যে দোয়া বা মুনাজাত ধরতে হবে এই মর্মে কোরআন হাদিস থেকে কোনো দলিল নেই তবে দোয়া আছে কি আছে দোয়া আছে কোনটা নেই পদ্ধতিটা নেই ফরজ নামাজের শেষে সালাম ফিরিয়ে সে বুখারি মুসলিম আবদুদ্দিন মিজিম মাজা থেকে কমপক্ষে আটত্রিশটা দোয়া প্রমাণিত কয়টা আটত্রিশটা এটা বসে বসে একা একা প্রত্যেকটা মুসল্লি তারা এই দোয়াগুলো পড়বে যেন আপনি মসজিদে ঢোকার সময়তে ইমাম সাহেবকে হয়ে পড়িয়ে ঢোকায় না জামা পরিধানের সময় কি ইমাম সাহেব পরিয়ে দেয় না তো ঠিক সালাম ফেরানো শেষ ইমাম সাহেবের দায়িত্ব শেষ এখন দায়িত্ব কাজ শুরু হবে এখন আপনার দায়িত্ব আপনি বসে বসে দোয়া জিকির আজকার যেগুলো আছে এই জিকির আজকারগুলো আপনাকে করতে হবে তো ভাই বলুন তো ফরজ নামাজের পরে দোয়া করাকে বেদাত বললাম না সুন্নাত বললাম সুন্নাত তবে যে পদ্ধতিটা হচ্ছে পদ্ধতিটা বিদাত কথা বুঝতে পারছেন ঠিক জানাজার শেষে দোয়া আছে জানাজার শেষে কি আছে দোয়া আছে তবে পদ্ধতিতে নেই বিবাহ মসজিদের শেষে সুন্নাতি দোয়া আছে তবে সম্মিলিত এই জিনিসটা বাদ যাবে ভাই দোয়া করা বিদাত বলছি ভাই স্ত্রী সবাসের দোয়া আছে না নাই আপনার কেউ হাত তুলে করেন কেন করেন না ভাই মানে আমাদের মধ্যে একটা মাথায় পোকা ঢুকে আছে মানে দোয়া মানেই হাত তুলতে হবে হাত না তুলে দেওয়া হয় না এই এই এই চিন্তাটা ভুল যে দোয়া মানে যে আপনাকে হাত তুলতে হবে এই কথা সঠিক নয় না তুলেই দোয়া করেন যে বিশ্বনবী সম্মিলিতভাবে দুই হাত তুলে দোয়া করেছে ওই সম্মিলিতভাবে করেন বিশ্বনবী তিনটে জায়গায় সম্মিলিত দলবদ্ধ মোনাজাত করেছে এক যখন বৃষ্টি প্রার্থনার জন্য দোয়া দুই বৃষ্টি বন্ধের জন্য দোয়া সেই বুখারি এক হাজার এগারো বারো তেরো পরপর হাদিস বর্ণনা আছে তিন কুফফারদের জন্য বদ দোয়া করার জন্য কুনুতে জেলা যখন পড়বেন সেই সময় দলবদ্ধভাবে না দোয়া কিন্তু দেখেন এটাই উঠে যাচ্ছে আস্তে আস্তে খুমিদা নাজারের সময় যে দোয়া পড়তে হবে হাত তুলে ওই সমাজ এটা আছে গুটি কয়েক মসজিদে শুধু দেখা যায় কিন্তু এই সুন্নাত যেটা আছে সেটা উঠে যাচ্ছে আর বিদাত নিয়ে আমরা মারামারি করছি যে আল্লাহ সুমত আমাদের প্রত্যেকে সুন্নাত উপরে আমল করা তৌফিক দান করুক আল্লাহ আমিন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ <laughs> ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু একই ধরনের প্রশ্ন যে আজান দুই আজান হবে না এক আজান হবে ছোট্ট কয়েকটা আপনাদেরকে কথা বলি কোনটা বিদাত কোনটা সুন্নাতে এটা আমি বলছি না আপনি শুধু এতটাই বোঝেন বা বলুন তো এই দুই বা দ্বিতীয় আজান জুমার দিনে এটা কখন শুরু হয় ওসমান বিন আফফান রদিয়াল আনহুর জামানাতে তিনি শুরু করেন সেই বুখারি কিতাব জুমা হাদিস তোমার নয়শো পনেরো ষোলো সতেরো পরপর বর্ণন আছে এবং সমস্ত ওলেমারা একমাত যে দ্বিতীয় আজান এটা চালক কোন সাহাবি করে ওসমান বিন আফান রদে আনু তাঁর জামানাতে এখন প্রশ্ন ভাই বলুন তো ওসমানের পূর্বে খলিফা কে ছিলেন ওমার বিন খাত্তাব তার মানে তার জামানাতে নিঃসন্দেহে দুই আজান ছিল না ওমর বিন খাত্তাবের পূর্বে কে খলিফা ছিল আবাকর রদিল্লাহ নিঃসন্দেহে তার জামানাতেও দুই আজান ছিল না আওয়াক্করদিলতর আনুর পূর্বে কোন ব্যক্তি সর্বশ্রেষ্ঠ এবং সবচাইতে শরীরকে মোকাম্মাল করে দিয়েছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার জামানায় কয়টা ছিল একটাই ছিল এখন শুধু এতটাই দেখেন যে আল্লাহ রসুল একটা আজান দিয়েছেন আউবাক্কার একটা দিয়েছেন ওমার একটা দিয়েছেন এবং আলী রদিল্লা আনু তিনি বিশেষ করে কুফা অবস্থাতে তিনি একটাই আজান দিয়েছেন তো চার খলিফার মধ্যে তিন খলিফা কয়টা জান দিয়েছে একটা আল্লাহ কয়টা দিয়েছে একটা মানে নাবিও একটা দিয়েছে তিন খলিফা একটাই দিয়েছে আর ওসমান রদি আল্লাহ তিনি দিয়েছেন দুইটা এখন বলুন তো কোনটা বেশি পালনীয় কোনটা গ্রহণীয় গ্রহণীয় কোনটা যেটা আল্লাহ রসুল দিয়েছেন সেটাই তো যদি বিশেষ করে আল্লাহ রসুলই দিতেন বা মানে তারপরে বিশ্বনবীর আমলটাকে আমাদেরকে প্রাধান্য দিতে হতো কি বলেন সেটাই দেখেন ওসমান বিন আফফান রদের আটটা ঘটনা বলি তিনি যে শুধু দুইটা আজান চলে করেছেন এমনটি নয় এবং ওসমান বিন আফফান রদের তারা তাঁর খিলাফত সমাতে তিনি হজের তামাত্তুকে তিনি নাজায়জ হারাম ফতো দিয়েছিলেন কোনটা হজ হজ তিন ধরনের হয় এটা হজে কেনান এটা তামাত্তু তো এই তামাত্তু হজকে ওসমান বিন আফান এটা হারাম বলেছিলেন কখন তার খিলাফত চল অবস্থায় এই দলিল সেই বুখারি কিতাবুল হাজ হাদিস নাম্বার এক হাজার পাঁচশো তেষট্টি এবং এক হাজার পাঁচশো আটষট্টি দেখেন ওসমান বিন আফফান যখন হজের থেকে হারাম ফতোয়া দিয়ে দিলেন আলী বিন আলী বিন আবি তলেব রদিয়ালু তার কাছে যখন এই খবরটা পৌঁছে যায় সঙ্গে সঙ্গে তিনি তখন বলেন যে ওসমান এটাকে হারাম বলেছে এটা নাজাজ বলেছে আরে বিশ্বনবীকে আমি দেখেছি তিনি হজের তো করতেন দেখেন দুই সাবির মধ্যে মত পার্থক্য ওসমান বলছেন হজের তো করা যাবে না আর আলী বলছে আল্লাহ করেছে আমি দেখেছি আল্লাহর সঙ্গে হজের তো আমি অংশগ্রহণ করেছি তখন সঙ্গে সঙ্গে আলিবিন আবি তালেব তিনি সঙ্গে সঙ্গে তারবিয়া পাঠ করতে শুরু করে দিলেন তিনি এহেরা বেঁধে ফেললেন তারপরে একটা উক্তি দিয়েছেন খুব চমৎকার উক্তি সে বোকারি এক হাজার পাঁচশো তেষট্টি দেখেন তিনি বলছেন মা কুন্তুলি আদা উসনাতান নাবি সাল্লাহ সাল্লাম লি কৌলি আহাদিন যে বিশ্বনবী সুন্নাতের কাছে পৃথিবীর কোনো মানুষের কোনো কথার পাঁচ পয়সা মূল্য নাই বাবু তো কার জবাবে কথাটা বলেছে ওসমানের কথা বুঝতে পারছেন মানে ওসমান বিন আফফান তিনি যে হজের তামাত থেকে নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছেন রাষ্ট্রীয়ভাবে আর আলী বিন আবি তলে বলছেন যে আল্লাহ রসুল তিনি করতেন আর ওসমান বলছে করা যাবে না তার যে মাকুন্তুল ইয়াদন সুন্নাতে নবী সাল্লা সাল্লাম বিশ্বনবী সুন্নার কাছে কোনো মানুষের কোনো গুরুত্ব নেই এরকম অসংখ্য আপনাকে উদাহরণ দিতে পারবো যে সাহাবিরা বিশেষ করে কোনো মতনক্য হলেই বিশ্বনবীর আমলটাকে প্রাধান্য দিতেন অসংখ্য দলিল প্রমাণ আছে আমি বলছি না দুই আজান হারাম নিষিদ্ধ বিদাত বলছি না এটার একটা ব্যাখ্যা দেওয়া যায় আমার এক আজান না দুই আজান এই নিয়ে একটা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের একটা আলোচনা আছে আপনি ইউটিউবে যান লেখেন ব্রাদার রাহুল হোসেন জুম্মার দুই আজান না এক আজান আমি ওখানে বিস্তারিত আলোচনা করেছি তারপরেও যদি আমি দেখতে যাই একটু যদি লক্ষ্য করেন বা বন্ধু ওসমান বিন আফফান ওদিল তালানু তিনি এই দ্বিতীয় আজান কোথায় দিয়েছিল মসজিদের ভেতরে না বাইরে জাওরা নামক একটা স্থানে মানে মসজিদ থেকে বাইরে দিয়েছিল ভাই আমাদের দ্বিতীয় আজান কখন দেওয়া হয় কোথায় দেওয়া হয় মসজিদের ভেতরে ভাই স্থান যদি পরিবর্তন হয়ে যায় সেটা কি আর সুন্না বলে থাকে তারপরে স্থানের সঙ্গে ভাই সুন্নাতের সম্পৃক্ততা আছে না নেই ওসমান দিয়েছে বাইরে আপনি এসেছেন ভেতরে এর স্থানের সঙ্গে পার্থক্য আছে দুই নম্বর ওসমান বিন আফফান কেন দিয়েছেন মানুষের বেশি সমাগম হয়েছিল এই জন্য আরেকটা পয়েন্ট মনে রাখেন যে ওসমান বিন আফফান রদের দেওয়ার কারণ হচ্ছে এটা যে মসজিদের আজান বাইরে বাজার পর্যন্ত পৌঁছাচ্ছিল না এই জন্য তো দেওয়া না কি ভাই কিন্তু ভাই বলুন তো এখন মসজিদের আজান বাইরে পর্যন্ত পৌঁছায় কি পৌঁছায় না তাই কি দ্বিতীয় আজান দেওয়ার আর কোনো কারণ থাকতে পারে যদি কারণ না থাকে কর্ম করা যায় ভাই দাঁড়িয়ে পেশে ফেরা জায়েজ কি বলছেন দাঁড়িয়ে পেশে ফেরা যাবে সেই বুখারি দুশো তেতাল্লিশ নম্বর হাদিস দেখবেন নবী কিন্তু তিনি দাঁড়িয়ে একবার পেশাব ফিরেছেন কেন ওর একটা বিশেষ কারণ ছিল নোংরা স্তূপে গেলেন দাঁড়িয়ে পেশাব ফিরে দিলেন তো ভাই বলুন তো কারণ ছিল এখন দাঁড়িয়ে আপনি পেশাব ফিরবেন কিন্তু যদি কারণ পাওয়া যায় তাহলে পেশে ফেরত যে তখন যায় কি যায় না তো যায় তো যে কোনো আমল একটা স্থান এবং কারণের উপরে নির্ভর করে এখন স্থানও পরিবর্তন হয়েছে কারণটাও নেই তবে বলুন তো এখন এটা কতটা গ্রহণযোগ্যতা আছে জি বলে আত্মহত্যা মানুষ মানে। আচ্ছা আচ্ছা আমরা কি করে দখল ওয়ালাইকুম ভাই প্রশ্ন করেছেন যে আত্মহত্যা করলে এই মানুষের জানাজা সলাত আদায় করতে পারবে কি পারবে না প্রথম কথা আত্মহত্যাকারী কে সে কি পাঁচক সলাত আদায় করত সে কি মুমিন মুসলিম ছিল তাকুয়াশীল ছিল যদি এমনটা হয় তো আল্লাহ সাল প্রথমত আল্লাহ সালের প্রথম যে আমল বা ফাতোয়া যে নিজে যদি সহস্তে যদি নিজেকে হত্যা করে দেয় তার জানাজা পড়া যাবে না তবে সেই মুসলিমের অপর একটা বর্ণনা দিয়ে এই হাদিসটাকে মানুষ বাতিল করা হয়েছে শেখ সোয়ালে আল উসাইমিন রহমল্লা তিনি বিস্তারিত এই বিষয়ে আলোচনা করেছেন যে আত্মহত্যাকারী ব্যক্তি যদি সলাতি হয় মানে নামাজ রীতিমতো আদায় করত ইমানদার পরেশগার ব্যক্তি যদি হয়ে থাকে সেক্ষেত্রে সে ব্যক্তিরও যা আদায় করবে কারণ তার একটা গোনহার জন্য তার জানাজা হবে না এটা মুমিনদের জন্য শোভনীয় নয় যদি সে নামাজি হয় অবশ্যই তার জন্য জাহাজ সালাত আদায় করবে তবে কিছু কিছু ওলেমা ইমাম শাফি আর ইমাম ইসাক বিন রাহুইয়া একজন বিখ্যাত তাবেই তিনি বলেছেন যে আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা সলাৎ কোনো পরেজগার মুমিন ইমাম পড়াবে না অন্য কোনো ইমামকে দিয়ে নিযুক্ত করে আপনি তার জানাজার সলাত আদায় করিয়ে নিতে পারেন তবে জানাজা নিষিদ্ধ হারাম এমন কিছু নয় আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে আর আমরা একটি প্রশ্ন নিব আর কেউ করলে করতে পারেন ওয়ালাইকুম আসসালাম মাগরিবের আজানের পর দুই রাকাত সুন্নাত নামাজ পড়া যায় কি কোনো আলেম বলছে যে নামাজ পড়ে খুব স্বভাব আছে আর কোনো আলেম বলছে যে নামাজ পড়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত ভাই প্রশ্ন করেছেন মাগরীবের সলাতের পরে কোনো সলাত আছে মাগরীবের আজানের পরে কোনো সলাত আছে কি কিনা একটা আম হাদিস আছে যে প্রত্যেক আজান আর একামতের মধ্যবর্তী সময়ে সলাত আছে প্রত্যেক আজান এবং একামতের মধ্যবর্তী সময় কি আছে সলাত আছে দেখেন জোহরের আজানের পরে সালাত আছে কিনা নেই একামতের মধ্যে আছে আসরের আছে না নেই আছে মানে প্রত্যেকটাই এইভাবে একটা হাদিস বর্ণনা পাওয়া যায় তো এখানে মনে রাখবেন বিশেষ করে মাগরীবের পরে সে বুখারের যে বর্ণনা এবং আবুদদের যে বর্ণনা আল্লাহ বলছেন যে কোনো ব্যক্তি মাগরীবে যখন আজান হয়ে যাবে তার তারপরে দুই রেখা সরত দায় করো দুই রেখাত করো দুই রেখাত করো তারপর আল্লাহসুল বলছেন যার ইচ্ছা হয় তার বুঝতে হবে এই নামাজের অতটা গুরুত্ব নয় গুরুত্ব তিন পরে দুই যতটা গুরুত্ব অতটা গুরুত্ব নয় তবে এটা আল্লাহ বলছেন পড়ো পড়ো পড়ো পড়ো যার ইচ্ছা হয় তাই তিনি পড়তেই বলছেন তবে এটা বাধ্যতামূলক করে দিয়েন নি এই জন্য ইমাম নবী রাহিমাহুল্লাহ দেখবেন তার রিয়াদুস সালেহিনে মাগরীব সালাতের ওয়াক্তের অধ্যায় তিনি রচনা করেছেন যে মাগরীবের পরে মানে আজানের পরে মাগরীবের দুই রেখা সালাত আদায় করা মুস্তাহাব এটা কি কেউ যদি না করে পাঁচ পয়সা হবে না কিন্তু সে যদি এটাকে হারাম মনে করে করা যাবে না হ্যাঁ, সমস্যা আছে কেন আল্লাহ তিনি বলেছেন পড়তে আর আপনি যদি মনে করেন না যায় হারাম এটা সমস্যা আছে না নেই কিন্তু আসল যেহেতু গুরুত্ব কম দিয়েছে আপনি গুরুত্ব কমের সঙ্গে পড়েন সপ্তাহে চার দিন পাঁচ দিন পড়লেন দুদিন তিন দিন পড়লেন না সময় না থাকলে পড়বেন না জি ওয়ালাইকুম আসসালাম বলেন আমি বলছি কি যে অজুর সময় যেমন হাত ধোয়ার সময় দোয়া কুলি করার সময় দোয়া আচ্ছা, আচ্ছা। নাকে পানি দেওয়ার দোয়া মুসা করার দোয়া বাংলা ডান পা যখন ফজরের নামাজের সময় মসজিদে যাব ভাই দুটো প্রশ্ন করেছেন এক অজুর প্রত্যেকটা অঙ্গ ধোবার সময় আছে না নেই জি এই ব্যাপারে কিছু হাদিস কিছু বর্ণনা পাওয়া যায় তবে কোন ওলেমাই এই হাদিসকে সহি বলেনি হাত ধোয়ার একটা আলাদা দোয়া মুখ ধোয়ার একটা আলাদা ধোয়া মাথা মাসা করার একটা আলাদা দোয়া পা ধোয়ার আলাদা দোয়া এই মর্মে যে কটা বর্ণনা এসেছে একটাও না আল্লামা মোল্লা আলিকারি হানাফি রাহেমাহুল্লাহ ইনি হানাফি মাঝে একজন বিখ্যাত আলেম একজন মহাদ্দিস তার একটা বই আছে মৌজুয়াত তিনি এই বর্ণনাগুলোকে নিয়ে এসে তিনি বলেছেন এগুলো সবগুলো মুনকার জাইব আব্দুল হাই লাখানবী হানাফি রাইমহল্লা তিনিও এই হাদিসগুলোকে প্রত্যেকটাকে তিনি জাইব বলেছেন এগুলো আমলযোগ্য নয় শুধু বিসমিল্লা বলে আপনি অজু শেষ করে দিলেন অজু শেষ তখন আপনি কালেমাই শাহাদাত একটা আছে এটা পড়তে পারেন অজুর শেষে আরও বেশ কিছু তিন চারটে দোয়া বর্ণন আছে সেটা পড়তে পারেন এগুলো আছে কিন্তু মাঝখানে মাঝখানে এগুলো করতে হবে এমনটি নেই দুই নম্বর ফজরের সালাতে আদায় করার জন্য বাড়ি থেকে অজু করে বের হচ্ছেন প্রত্যেকটা রাস্তা যেতে যেতে দোয়া আছে না নেই না দোয়া প্রমাণিত নয় তাই বাড়ি থেকে বের হওয়ার দোয়া আছে আর মসজিদে প্রবেশ করে মসজিদের দোয়া আছে তো বাড়ি থেকে বের হয়ে মধ্যবর্তী সময়ে বিশ্বনবী জিকির আজকার করতেন সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলা ইল্লাল্লাহ বিভিন্ন রকম জিকির আজকার আপনি করতে পারেন কেন আল্লাহ এই আমলটা ছিল আবদুল্লিনা মাসুদ রাজু তিনি যখন রাস্তায় চলাচল করতেন তিনি দোয়া পড়তেন আপনি সেই সময় দুরুদে ইব্রাহিম পড়তে পারেন কিন্তু নির্দিষ্ট খাসভাবে হাদিসে কোনো দোয়া বর্ণনা আসেনি বিশ্বনবী বিভিন্ন জিকির আজকার করতেন তাজবি তাহালিল করতেন আপনি এগুলো করতে পারেন মহানিশ্বর তালসনার কাছে দোয়া এ প্রার্থনা আল্লাহ সুবহান ওয়াতালা তুমি আমাদের এই আলোচনাটিকে কবুল করো সকলে বলি আল্লাহ আমিন ওয়ালাইকুম আসসালাম আমার বাড়ি দিকে আপনার প্রোগ্রামের খবর শুনে আমি এসেছি জানার জন্য যে আমরা ছোটবেলা থেকে এই নামাজ পড়ার সময় এবং যোগা করার সময় কিছু জিনিস শিখেছিলাম নাইতে বা নুসাল্লিয়া তালা বলে তো এখন বিভিন্ন যারা শুনতে পাচ্ছেন যে এগুলো বলা ঠিক নয় এর কারণটা কি না আর ওগুলো যে আমরা বলতাম নিয়ত মনে করে এগুলো কি সহিহাদি যারা প্রমাণিত আল্লাহ নবী আচ্ছা, ভাই বলেছেন যে সালাদ শুরু করার পূর্বে আমরা যে নিয়াদগুলো পড়ি এগুলো কি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত ভাই নিয়াত করতে হবে এটা ফরজ নিয়াত করাটা ফরজ সহি বুখারির শুরু হচ্ছে ইন্দামাল আমালবে নিয়াত প্রত্যেকটা কর্ম মানুষের নির্ভর করে নিয়াতের ওপরে সে বুখারের এক নম্বর হাদিস তো মনে রাখবেন হাদিসে আসছে নিয়াত করার কথা কিন্তু আমরা নিয়াত কি করি না নিয়াত পড়ি বলেন নিয়াত করা আর নিয়াত পড়া এর মধ্যে পার্থক্য আছে ভাই আল্লাহ রসুল নিয়াত করেছেন এবং নিয়াত করতে বলেছেন ভাই আমরা বলি যে প্রত্যেকটা কাজ করা পূর্বে নিয়াত করতে হবে কি হবে না নিয়াত এই নিয়াত শব্দ আরবি শব্দ এটা এসেছে আরবি নাওয়া শব্দ থেকে নাওয়া মানে বিচি বীজ তবে বলুন তো বীজ বা বিজি এটা কি মাটির তলায় থাকে না উপরে থাকে মাটির তলায় থাকে তো নিয়াত কি মুখ দ্বারা হবে না অন্তর দ্বারা হবে অন্তরে গহীন থেকে নিয়াতটা হয় তো আমরা আসলে বুঝি না কোনটা নিয়াত করা আর কোনটা নিয়াত পড়া আমরা নিয়াত করাকে বিদাত বলি না নিয়াত পড়াটাকে বিদাত বলি কথা বুঝতে পারছেন নিয়ত করার পর আমাদের একটা পার্থক্য দিয়ে বুঝতে পারবেন এটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন ধরুন একটা চোরকে একটা পুলিশ ধরে নিয়ে গেছে থানাতে বেধরক পেটাচ্ছে প্রচণ্ড মারছে আর চোর চিৎকার মারে বলছে না স্যার ছেড়ে দেন আর কখনো চুরি করবো না চুরি করবো না করে চোর চিৎকার মারছে আর পুলিশ তাকে আরও মারে আর উনি বলছেন না স্যার ছেড়ে দেন আর কখনোই চুরি করবো না আর মনে মনে চোর বলছে বেটা তুই আমাকে এত মারলি ছেড়ে দেখ তোর বাড়িতে আগে করবো বাবু নিয়াত কোনটা চোরের যেটা মুখ দিয়ে বলছে এটা নিয়ে আর যেটা না অন্তর দিয়ে বলছে ওই তো ছেড়ে দেখ তোর বাড়িতে আগে করবো ওইটা অন্তর থেকে এটা হচ্ছে নিয়াত সংকল্প ওটা নিয়াত করে নিয়েছে ছেড়ে দেখ তোর বাড়িতে আমি আগে করে দেখাবো তো নিয়াত মাসের অন্তর দ্বারা মুখ দ্বারা নিয়াত করা কোরআন হাদিস বা সাহাবা রদিল্লা আনহুম থেকে প্রমাণিত নয় অতদির বাদদের হানাফি মাঝাব থেকেও প্রমাণিত নয় যে নিয়াত পড়তে হবে ইমাম আবু হানিফা রহমল্লা যে নিয়াদ পড়েছেন এই মর্মে কোনো ফতোয়া নাই এটা মানুষের তৈরি করা নিয়াদ করুন নিয়াদ পড়াটাকে বিদাত বলা হয় আল্লাহ সুমনের কাছে দোয়াই প্রার্থনা আল্লাহ সুমান তালা তোমাদের কথাগুলো বোঝা তৌফিক দান করো আল্লাহমা আমিন ওয়ামা আলাইনা ইল্লাল বালাক সুবানাক আল্লাহুম্মা ও বিহামদিকা ওয়াশাদ আল্লাহ ইলা ইল্লান্তা আস্তাক ফিরুকা তুবু ইলেক আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু জান্নাত আছে